আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক সুস্থতা আপনি যখন অসুস্থ থাকবেন তখন হচ্ছে আপনার সুস্থতা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার শরীরে আপনার স্বাস্থ্যে বা আপনার জীবনে সেটা আপনি বুঝতে পারবেন দর্শক আমার সাথে যিনি আছেন দেখতেই পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘদিন আমাদের এখানে ভর্তি থেকে আগের চাইতে এখন অনেকটাই সুস্থ হয়েছেন দর্শক আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে কেন ডক্টরের কাছে আসলেন কেন ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের ডিপিআরসি হসপিটালে এসে ট্রিটমেন্ট নিয়েছেন তো চলুন তার সাথে আমরা দেরি না করে ওনার সাথে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা কি ওর নাম মোহাম্মদ জামাল উদ্দিন জি আমরা ইতিমধ্যে জানি আপনার পেশেন্টের যে সমস্যাগুলি ছিল পিএলআইডি ছিল স্পন্ডালাইসিস ছিল কোনো একটা কারণে আপনার পেশেন্ট কথা বলতে পারতেছে না সেজন্য আপনার কাছে আমরা প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছি আসলে আপনার পেশেন্টের যে সমস্যাটা ছিল এটা হচ্ছে আপনার ব্যথাজনিত সমস্যা মনে হচ্ছে প্রচন্ড ব্যথা করতো বাত জোর ছিল যেটাকে বলে সেটা ছিল আমরা ইতিমধ্যে সবকিছুই জানি তো সেক্ষেত্রে আপনার পেশেন্টের যে সমস্যাগুলো ছিল কখন থেকে আপনারা বুঝতে পারলেন যে দীর্ঘ মানে একদম ক্রনিক সমস্যাটা হচ্ছে কখন থেকে বুঝতে পারলেন এটা দীর্ঘ এক বছর যাব হচ্ছিল আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর ওখানে আমি সিরাজগঞ্জ হসপিটালে আচ্ছা ওখানে পরীক্ষা নিরীক্ষা করাইছিলাম ওখান থেকে ওষুধপত্র অনেকেই খাওয়াইছি এক মাস যাবত খেয়েছে পাঁচ ছয় মাস কোনো আচ্ছা। ফল পাইনি পরবর্তীতে আপনাদের ইউটিউবের মাধ্যমে স্যারের এসব ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের বিভিন্ন সাক্ষাৎকার দেখে এখানে আসা মানে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেই প্রত্যেকটা পেশেন্টের ওই ভিডিওগুলো আপনি দেখেছেন হ্যাঁ ওগুলোও দেখেছি প্লাস হ্যাঁ, আমাদের সাক্ষাৎকার দেখেছি এসিটিভিতে হ্যাঁ, হ্যাঁ। যে সাক্ষাৎকারগুলো দেওয়া হয় ওগুলো দেখেছেন জি জি আচ্ছা আপনার তো পেশেন্টের যে সমস্যাগুলো ছিল এই ধরনের সমস্যা বেশিরভাগ হচ্ছে টোটালি ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করাইতে হয় কারণ এই ধরনের ট্রিটমেন্টের জন্য এই ধরনের সমস্যার জন্য ফিজিওথেরাপিটা হচ্ছে বেস্ট একটা চিকিৎসা আপনি যখন স্যারের কাছে গিয়েছেন স্যার আপনাকে কি বলেছে যে পেশেন্টের কি সমস্যা হয়েছে এটা কি কোনো খুলে বলেছে আপনাকে স্যারের কাছে আমরা তো আসছিলাম সাত তারিখে আচ্ছা সিরাজগঞ্জ থেকে সাত তারিখে এসে স্যারের কাছে দেখাই উনি অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল পরে টেস্টগুলো দিয়ে আমরা আট তারিখে রিপোর্টগুলো নিয়ে যাই তখন বলল যে আপনার আমার বাতের সমস্যা আছে প্লাস হাড় ক্ষয় হয়েছে প্লাস টাইফয়েড আছে আচ্ছা আচ্ছা তখন বললো আপনাদের ভর্তি হতে হবে ভর্তি হতে হবে তেরো দিন থাকতে হবে কতদিনই ভর্তি দেওয়া হয়েছিল আপনাকে আমাদের 13 দিনের ভর্তি দেওয়া হয়েছিল 13 দিন ভর্তি আজকে পর্যন্ত আপনার দিন হয়েছে پیشنটের ভর্তি আছে আজকে পর্যন্ত 10 দিন 10 দিন হয়েছে আমরা তো জানি যে এক থেকে দেড় বছর আগে অনেকটা অসুস্থ ছিলেন স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারতেন না ব্যথার জন্য হ্যাঁ, হাত থেকে ব্যথা বিভিন্ন জায়গায় চলে যায় মানে ব্যথাটা দীর্ঘস্থায়ী একটা জায়গায় থাকতো একটা জায়গায় স্থির থাকে না বিভিন্ন জায়গায় যায় এবং গিরায় গিরায় ব্যথা হুম পায়ের গুনগুনায় ব্যথা পায়ের পাতায় ব্যথা হাতের নখে ব্যথা এবং ফুলে যেত ফুলেও যেত ফুলে যেত হ্যাঁ। এবং আচ্ছা। এমন পরিমাণ ব্যথা হতো প্রচুর ব্যথা হতো এবং জ্বর এসে যেত জ্বর আসার ফলে আর মানে অনেক কান্নাকাটি মতো অবস্থা ঠিক আছে যখন আপনারা আপনারা বুঝতে পারলেন যে না এই সমস্যাটার জন্য যদি আমরা সঠিক একটা ট্রিটমেন্ট না করি তাহলে এটা আরো খারাপের দিকে যেতে পারে জি এর জন্য হচ্ছে আমাদের সম্পর্কে জেনে আপনি সরাসরি পেশেন্টকে নিয়ে আসলেন জি জি আজকে পর্যন্ত কত দিন হয়েছে আপনাদের আজকে পর্যন্ত দশ দিন হয়েছে আচ্ছা আজ থেকে দেড় বছর বা এক বছর আগে যতটা অসুস্থ ছিল মানে ব্যথায় ভুক্ত এখন কি অবস্থা স্যার আমরা একটু জানতে চাইবো দশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে দশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন অনেকটা ইনশাল্লাহ ভালো আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে এখন অনেকটাই সুস্থ আর কি দর্শক শুনতেই পেলেন আমাদের সাথে যিনি আছেন উনি আপনাদেরকে এতটুকুই বুঝাতে চেয়েছেন যে আপনারা যেখানে গেলে পরিপূর্ণ একটা ট্রিটমেন্ট পাবেন একটা চিকিৎসা পাবেন আপনারা সেখানেই যাবেন আমি বলবো না যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন আপনার যেখানে গেলে প্রপার একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন তো দর্শক আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম